বৈরা টিভি চাই বিড়ি খায় জুয়াও খেলায় বৈরা টিভি চাই বৈরা টিভি চাই বিড়ি খায় জুয়াও খেলায় বৈরা টিভি চাই বয়স হলো সত্তর আশি মরার চিন্তা নাই বয়স হলো সত্তর আশি মরার চিন্তা নাই বৈরা টিভি চাই বিড়ি খায় জুয়াও খেলায় বৈরা টিভি চাই চুল পেকেছে পাকছে দাঁড়ি তবু বেড়া টানে বিড়ি চুলবে কেসে বাঁকছে দাড়ি তবু বেড়া টানে বিড়ি বুড়ার মুখের বিড়ির গন্ধে শৈতান পালাই বুড়ার মুখের বিড়ির গন্ধে শয়তান পালাই বুড়া টিভি চাই বিড়ি খাই জুয়াও খেলাই বুড়া টিভি চাই বুড়া টিভি চাই বিড়ি খাই জুয়াও খেলাই বুড়া টিভি চাই এমন জোরে টানে বিড়ি যেন গলার রগটা ছিড়ি এমন জোরে টানে বিড়ি যেন গলার রগটা ছিড়ি বিড়ির টানে দুই গালাবার গর্ত হয়ে যায় বিড়ির টানে দুই গালাবার গর্ত হয়ে যায় বইরা টিভি চাই বিড়ি খাই জুয়াও খেলায় বইরা টিভি চাই বইরা টিভি চাই বিড়ি খাই জুয়াও খেলায় বইরা টিভি চাই বুড়ার চোখের পাওয়ান গেছে তো বুড়া চশমা নিছে বুড়ার চোখের পাওয়ার গেছে তাই তো বুড়া চশমা নিছে চশমার ফাঁকে বৈশা আবার সিরিয়াল দেখে যাই চশমার ফাঁকে বৈশা আবার সিরিয়াল দেখে যাই বইরা টিভি চাই বিড়ি খাই জুয়াও খেলাই বইরা টিভি চাই বইরা টিভি চাই বিড়ি খাই জুয়াও খেলাই বইরা টিভি চাই প্যান্ট পরেছে পরছে জামা মুখে দাড়ি সেভ করা প্যান্ট পরেছে পরছে জামা মুখে দাড়ি সেভ করা ঘরের জোয়ান পোলার মতো জোয়ান হতে চাই ঘরের জোয়ান পোলার মতো জোয়ান হতে চাই বইরা টিভি চাই বিড়ি খাই জুয়াও খেলায় বইরা টিভি চাই বইরা টিভি চাই বিড়ি খাই জুয়াও খেলায়